আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে লাগেজে মিলল হাত পা ও মাথাবিহীন লাশ এদিকে কিশোরীকে নয় দিন আটক রেখে আট বন্ধুর ধর্ষণ এ বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে পুলিশের ঘিরে রাখা লাগেজ থেকে হাত পা ও মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার সকাল সাড়ে আটটার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা লাগেজটি খুলে এক পুরুষের হাত পা ও মাথা ছাড়া দেহের কিছু অংশ উদ্ধার করেছে হাত পা ও মাথা কেটে অন্যত্র ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের লাগেজের ভেতরে পলিথিনে পেঁচিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে দেহ অংশটি রাখা হয়েছিল পুলিশ জানায় পাটগুদাম ব্রিজের কাছে রোববার বেলা এগারোটা থেকে লাল রঙের একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশের এক ট্রাফিক কর্মকর্তাকে জানায় পরে ওই ট্রাফিক কর্মকর্তা সন্ধ্যায় বিষয়টির জেলা পুলিশকে অবহিত করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি বালুর বস্তা দিয়ে ঘিরে রাখে এবং ট্যাপ দিয়ে স্থানটি কর্ডন করা হয় রাতেই পুলিশের ময়মনসিংহ রেঞ্জের DIG Nibas Chandra Majhi police super Shah Abid Hossain এবং র্যাবের সিও লে কর্নেল ইফতেখার উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান এটি একটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড দেহ অংশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নিহতের পরিচয় ও দেহের অন্য অংশগুলো উদ্ধারের অভিযান চলছে এদিকে খুলনায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে নয় দিন আটক রেখে গণধর্ষণ করা হয়েছে এতে অসুস্থ হয়ে পড়লে কিশোরীকে শনিবার খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী এ ঘটনায় মামলা করা হয়েছে এরই মধ্যে মামলার মূল আসামি জাকারিয়া ইসলাম ওরফে জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ ফরিদপুরে নিয়ে আট বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ করেছে বলে পুলিশকে জানিয়েছে জাকির পুলিশ জানায় খুলনা মহানগরীর শিরোমণি এলাকার একটি মাদ্রাসার নবম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে প্রায় ছয় মাস আগে জাকিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রলোভন দেখিয়ে আট অক্টোবর কিশোরীকে ফরিদপুর নিয়ে যায় জাকির এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে নয় অক্টোবর খানজাহান আলী থানায় একটি জিডি করা হয় সতেরোই অক্টোবর মেয়েটি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে সেই সঙ্গে কিশোরীকে ফরিদপুরে আটক রেখে জাকিরও তার সাত বন্ধু ধর্ষণ করেছে বলে পরিবারকে জানায় কিশোরীর পরিবার জানায় আট অক্টোবর শিরোমণি থেকে কিশোরীকে ফরিদপুর নিয়ে যাওয়া হয় এরপর জাকিরও তার সাত বন্ধু কিশোরীকে টানা নয় দিন ধর্ষণ করে এতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে ছেড়ে দেয় তারা সতেরোই অক্টোবর বাড়িতে ফিরে ঘটনাটি জানায় কিশোরী খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন এই ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে জাকির সহ আটজনের নামে মামলা করা হয়েছে মামলার পর অভিযান চালিয়ে শিরোমণি থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ